একটা চামচ দিয়ে বের করে নিচ্ছি চামচ দিয়ে আমি সম্পূর্ণটা খুব ভালো করে বের করে নিচ্ছি দিয়ে দিচ্ছি এক চামচের মতো বিট নুন দিয়ে দিচ্ছি কিছুটা কুচনো ধনে পাতা একটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব কিছু মশলা লঙ্কা গুঁড়ো গোলমরিচ গুঁড়ো ধনে জিরে গুঁড়ো আর চাট মশলা সব মশলাগুলো একসাথে আমি কদবেলের মধ্যে দিয়ে দিলাম আপনারা চাইলে এতে এক চামচ সর্ষের তেলও দিতে পারেন কদবেলে সর্ষের তেল ঠিক আমার ভালো লাগে না তাই আমি এখানে সর্ষের তেলটা ব্যবহার করিনি সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মেখে নিচ্ছি আমার ঠাকুমাকে দেখতাম কদবেল মাখার সময় সামান্য দুটো চিনির দানা আর সামান্য লেবুর রস ওপর থেকে ছড়িয়ে দিতেন এই কদবেল মাখাটা আমি আমার মতো ট্রাই করি মেখে নেওয়া আমার কমপ্লিট এবার কদবেলের একটা ভাঙা অংশের মধ্যে আমি কদবেল মাখাটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ওপর থেকে আরও লঙ্কা কুচি ধনেপাতা কুচি ছড়িয়ে দিতে পারেন